হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে বলে রাখি আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন যদি আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনাদেরই লাভ হবে ইনশাআল্লাহ তো আজকে কিছু সিক্রেট বিষয় সিক্রেট বই সিক্রেট দাম আমি আপনাদের মাঝে জানাবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক যতগুলা এই বই এই লজতুনেসা নামে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিছু বই অরিজিনাল কিছু ডুপ্লিকেট আছে তো সব ধরনের বই আপনারা যারা কিনতে ইচ্ছুক অরিজিনাল বা ডুপ্লিকেট এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন না তো যারা জানেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এই ডুপ্লিকেট অরিজিনাল সব মিলাইয়া কত দাম রাখবো হুম সকল প্যাকেজই আপনাদেরকে দেব আমি খারাপ ভালো সব মিলাইয়া দেব যদি বলেন যে না অরিজিনাল দিন শুধু তাহলে অরিজিনালই দেব আপনারা যে যা চান সে অনুযায়ী আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই দামের ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি কম দামে দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বেশ কিছু বই আছে এগুলো বাদেও অনেক বই আছে আপনাদেরকে দেখাই প্রচুর পরিমাণে আছে তো আপনারা যারা নিয়ে দিচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে খুবই অল্প দাম রাখবো সকল বই মিলায় খুবই অল্প দাম রাখবো আপনারা কল দেবেন এই নাম্বারে কল দেবেন ইমোতে নক করবেন না কল দেবেন ডাইরেক্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ